আসসালামু আলাইকুম কার্টুন ভিডিও ট্রাই করতেছিলাম এটা আমার প্রথম কার্টুন ভিডিও চেষ্টা করতেছিলাম কেমন হয় তো আমার ক্যারেক্টারের নাম হলো লোজার